ক্রিপ্টো মার্কেটে ঝুঁকি সাপেক্ষ এখানে যে কোনো সময় লাভ বা লোকসান হতে পারে তাই সমস্ত ট্রেড করার আগে অবশ্যই নিজে রিসার্চ করে নেবেন হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আর্নিংস মাস্টার সকালে যখন আজকে প্রথমবারের মতো মাইনান্সে লুনা ক্লাসিকের চার্টটা ওপেন করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপেন করে রেখেছি এটা সেই সময়ের অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছিল এই জায়গাটা দেখে কারণ এখানে মার্কেটের অবস্থার লোনা ক্লাসিকের অবস্থা খুবই খুবই খারাপ হয়ে গিয়েছিল আপনারা সবাই জানেন যে খুব দ্রুত গতিতে লুনা নিচের দিকে যাওয়া শুরু করেছিল এখনও সেই পর্যায়ে আছে তবে কিছুটা এখান থেকে প্রোগ্রেস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা প্রোগ্রেস দেখা যাচ্ছে এই জায়গাটাতে কিছুটা প্রোগ্রেস এখন এই মাত্র কিছুক্ষণ আগে নিয়েছে তবে আমার মনে হয় না যে এটা খুব বেশি উপরে এখনই চলে যাবে আমার মনে হয় এখান থেকে প্রাইস আবার নিচের দিকে যাবে আপনার কি মনে হয় এই মনে হওয়াটা হচ্ছে আমাদের নিজস্ব মতামত আপনার কি মনে হয় প্রাইস এখান থেকে উপরে যাবে উপরে গেলে কত উপরে যেতে পারে এবং যদি নিচে আসে বলে আপনার মনে হয় তাহলে কত নিচে আসতে পারে সেটা আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখানে আপনি খুব বেশি ভালো জানেন খুব বেশি ভালো পারেন আপনার মতামত জানাতে এইগুলো কোনো ম্যাটার করে না শুধু আপনার যেটা মনে হয় সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন আমরা বাইন্যান্সে দেখলাম যে এখানে অবস্থা খুবই খারাপ শুধু বাইন্যান্সে নয় টোটাল মার্কেটে রোনা ক্লাসিকের বর্তমান পরিস্থিতি বর্তমান প্রাইস খুব খারাপ এটা আমরা যদি একটু কয়েন মার্কেট ক্যাপে দেখতে চেষ্টা করি কয়েন মার্কেট ক্যাপে গত চব্বিশ ঘন্টার ওভারভিউ চার্টটা যদি দেখেন তাহলে দেখুন পুরো লাল হয়ে আছে একেবারে টোটাল ম্যাপটাই লাল হয়ে আছে টোটাল যে ভিউটা ট্রেনিং ভিউটা এটাই রেড হয়ে আছে তাহলে পরিস্থিতি বুঝতেই পারছেন এছাড়াও আমরা যদি গেডোটাইতে দেখি অন্যান্য এক্সচেঞ্জগুলোতে দেখি তাহলে সেখানেও প্রাইস খুবই নিচে দিকে যাচ্ছে এখন এইখান থেকে আমি যেটা প্রথমেই বললাম যে আমার মনে হয় প্রাইস নিচের দিকে যাবে এটা একটা খারাপ সংবাদ তবে এই খারাপ সংবাদের মধ্যেও কিছু ভালো সংবাদ আছে দেখতে পাচ্ছেন আপনারা গত চব্বিশ ঘন্টায় প্রাইস ডাউন হয়েছে four point one six percent এটা হচ্ছে গত চব্বিশ ঘন্টার হিসাব তবে আমরা যারা এখানে হোল্ডার রয়েছি আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে হঠাৎ করে দেখলাম যে সেভেন ছিল সেখান থেকে ফাইভ এইট বর্তমানে five eight six zero point four time zero five eight six পর্যন্ত এসে এখানে বর্তমানে ট্রেড করছে রোনা ক্লাসিক কি হতে পারে লুনা ক্লাসিকের ফিউচার সেটা নিয়ে এক কিছুটা আলোচনা করার চেষ্টা করব কিছু সম্ভাবনা আছে কিছু আলো দেখা যাচ্ছে সেই আলোগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তবে তার আগে একটু আজকের বর্তমান পরিস্থিতি দেখতে চাই লুনা ক্লাসিকের কি আছে গত চব্বিশ ঘন্টায় কি পরিবর্তন হলো লুনার এখানে দেখতে পাচ্ছেন প্রাইস চেঞ্জ হয়ে হয়েছে four point one six percent এখানে তারপরে নিচের দিকে যদি একটু যাই এখানে মার্কেট ক্যাপ ডাউন হয়েছে six point six nine percent তবে এখানে কিছু সুখবর আছে সুখবরটা হচ্ছে ট্রেডিং ভলিউম কিন্তু এখানে thirty one point eighty two percent increase হয়েছে ট্রেডিং ভলিউম ইনকারেজ হওয়া মানে হচ্ছে এখানে মানুষ যুক্ত হচ্ছে টোকেনটা কিনছে হোল্ড করছে এই জন্য ট্রেডিং ভলিউম বাড়ছে যত ইনভেস্টমেন্ট আসছে তত ট্রেডিং ভলিউম বাড়ছে এটা কিন্তু একটা ভালো দিক কারণ যে কোনো ক্রিপ্টোকারেন্সির প্রাইস আপ হওয়ার পেছনে প্রধান যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ট্রেডিং ভলিউম বৃদ্ধি পাওয়া অর্থাৎ ইনভেস্টর যুক্ত হওয়া তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টর কিন্তু যুক্ত হচ্ছে এটার প্রমাণ আরও একটু আমরা দেখতে পারবো ইনভেস্টর এখানে যুক্ত হচ্ছে কি না আমরা যদি মার্কেট প্লেসগুলোতে বর্তমান বাই সেলের অবস্থাটা দেখি বাই বেশি হচ্ছে নাকি সেল বেশি হচ্ছে রোনা ক্লাসিকের বর্তমান যে পরিস্থিতি আর মার্কেটের যে নিউজ তাদের সেই অনুযায়ী মার্কেটে সেল বেশি হওয়া কথা বাই হওয়া কথা না তবু আমরা যদি একটু মার্কেটগুলোতে ঘুরে আসি দেখা যাক সেখানে বাই হচ্ছে নাকি সেল হচ্ছে কারণ এইসব কথা বলার এইসব নিউজ শেয়ার করার আপনাদের সাথে প্রধান কারণ হচ্ছে টেরা ক্লাসিকের বর্তমান যে অবস্থা এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনো ম্যাটার এখন করে না বলে আমার মনে হয় আপনার কি মনে হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি এখনও লোনার জন্য কাজে আসবে নাকি সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন তবে আমার মনে হয় যে ফান্ডামেন্টাল অ্যানালাইস টেকনিক্যাল অ্যানালাইসিস এই মুহূর্তে লোনার প্রাইসের ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী দিতে পারে না দিলেও সেটা খুবই কম সম্ভাবনা থাকবে পার্সেন্টেন্সের হার কম থাকবে এখন লোনার জন্য যেটা সবচেয়ে ভালো কাজ করবে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপারগুলো ফান্ডামেন্টাল খবরাখবরগুলো তো আমরা যদি এখন একটু ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল খবরের দিকে চোখ রাখি তাহলে লুনার ভবিষ্যৎ প্রাইস সম্পর্কে আমরা মোটামুটি ভালো ধারণা পাবো তো একটু দেখে আসি আমাদের এক্সচেঞ্জগুলোতে আগে আমরা বাইন্যান্সেই যাই বাইন্যান্সে দেখে আসি ট্রেডের অবস্থা কি রয়েছে লুনা ক্লাসিকের এখানে সেল কীরকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেল খুব কম হচ্ছে যেটা রেড আছে সেটা সেল এবং যেটা ব্লু আছে সেটা বাই নিজের দিকে এখানে এই চারটাতে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বাই কিন্তু এখানে হচ্ছে তাহলে বাই যখন হচ্ছে তখন ট্রেডিং ভলিউম কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ট্রেডিং ভলিউম বেড়ে গেলে প্রাইস উপরের দিকে যাওয়ারও সম্ভাবনা আছে এখানে হিউজ পরিমাণ বাই হচ্ছে তবে প্রাইস কত যেতে পারে সেটা আমি এই মুহূর্তে ধারণা করতে পারছি না সেটা আমি টাইম টু টাইম জানিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন আমার সাথে ফেসবুকে যুক্ত থাকতে পারেন আমাদের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ এবং চাইলে টুইটারেও আমাকে ফলো করতে পারেন সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন তো এইখান থেকে আমরা দেখতে বাইন্যান্সে দেখলাম এখানে হিউজ পরিমাণ বাই হচ্ছে এবার যদি আমরা একটু গেট ডটাইতে যাই দেখি সেখানে কি অবস্থা লোনার এখানে গেডোটাতে ইউএসডিটি পেয়ারে এখানে দেখি ট্রেডের অবস্থা কি আছে এখানে বেশ কিছু সেল দেখাচ্ছে দেখুন এখানে বাই কিন্তু বেশি হচ্ছে এখানেও একই ব্যাপার ব্লু যে ট্রানজ্যাকশানগুলো দেখাচ্ছে সেগুলো বাই এবং রেড যে ট্রানজ্যাকশানগুলো দেখাচ্ছে এগুলো সেল মানুষ সেল করছে এখানে মানুষ তো সেল করবেই হাইপ হয়ে অনেকে সেল করে অনেকের টাকার প্রয়োজন হয় তুলে নিতে হয় সেই জন্যও সেল করে অনেকে অল্প লাভে সেল করে দেয় এই জন্য সেল বাই সেল মার্কেটে হবে তবে এখানে বাইয়ের পরিমাণ বেশি দেখাচ্ছে আমি অন্যান্য মার্কেটগুলোতেও দেখার চেষ্টা করেছিলাম সেখানেও বর্তমানে বায়ের পরিমাণ বেশি এখানে বাই বাড়ার যত বাড়বে তত প্রাইস ইম্প্যাক্ট হবে কিন্তু এটা একটু সময় লাগবে আমার মনে হয় যে প্রাইস এখান থেকে আরও একটু নিচের দিকে যাবে দেন সেখান থেকে কাম করবে তবে খুব বেশি কাম এখান থেকে করবে না কারণ যখন একটু উপরের দিকে যাবে তখন এখান থেকে বড় বড় ওয়েল যারা রয়েছে যারা বড় বড় ইনভেস্টর আছেন তারা তাদের সেল করে দিয়ে তাদের প্রফিট বুক করে নিয়ে যখন বের হয়ে যাবে তখন ট্রেডিং ভলিউম কমে যাবে এবং প্রাইস আবার ডাউনের দিকে আসবে তবে লুনাকে নিয়ে লুনা ক্লাসিককে নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে চিন্তাভাবনা এর আগে আমরা জানতাম যে কোর্ট টিম পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিল না ক্লাসিক নিয়ে চিন্তাভাবনা করার বিভিন্ন সাইটে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন খবরাখবর কিন্তু সেটা খুব বেশি বিশ্বাসযোগ্য ছিল না তবে এখন আমি আপনাদের সাথে যে নিউজটা শেয়ার করব সেটার পরে আপনাদেরও বিশ্বাস হতে শুরু করবে যে লুনা আর প্রাইস আবারও হয়তো এক ডলারে যেতে পারে আবারও হয়তো ফিফটি সেন্টে যেতে পারে আবারও হয়তো টেন সেন্টে যেতে পারে এবং সেটা খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না চলুন একটু দেখে আসি টুইটারটা টুইটার ঘুরে আসলে আমাদের কিছুটা ধারণা পরিষ্কার হয়ে যাবে লুনা সম্পর্কে আমরা রয়েছি টুইটারে লুনা ক্লাসিকের টুইটার হ্যান্ডেলে এই আইডিটা এই টুইটার হ্যান্ডেলটা কিন্তু নিউ এর আগে টেরা লুনার একটা টুইটার হ্যান্ডেল ছিল যেটা এর আগে ব্যবহার করা হয়েছে যখন লুনা ফার্স্ট ভার্সন ছিল সেটার জন্যে দেন লুনা যখন টু পয়েন্টও oh আসলো তখন কিন্তু সেই আইডিতে এই যে ভেরিফাইড যে আইডিটা এই আইডিতে কিন্তু লুনা টু পয়েন্ট ও নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে টু পয়েন্ট ও প্রজেক্টের আপডেট নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট এখান থেকে করা টুইট এখান থেকে করা হচ্ছে এটা হচ্ছে ভেরিফাইড আইডি এটা হচ্ছে বর্তমানে লোনা টু পয়েন্ট ওর জন্য ব্যবহৃত হচ্ছে এই আইডিতেই টুইট করে লুনার কোড টিম থেকে জানানো হয়েছে যে লুনা ক্লাসিক সংক্রান্ত যত আপডেট আছে এগুলা সব এখন থেকে এই টুইটার হ্যান্ডেলে দেওয়া হবে এবং এখানে আমি যদি একটা মজার ব্যাপার আপনাদের সাথে বলি যে গতকালকে অর্থাৎ গত চব্বিশ ঘন্টা আগে আমি যখন এই টুইটার হ্যান্ডেলটার খবর পেয়েছিলাম তখন আমি এটার একটা স্ক্রিনশট রেখেছিলাম আমি সেটা একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করব দেখুন এটা হচ্ছে সেই স্ক্রিনশটটা যেটা আমি গত চব্বিশ ঘন্টা আগে টেরা ক্লাসিকের যে টুইটার হ্যান্ডেল সেটার নিয়েছিলাম এখানে আমি যে জিনিসটা দেখানোর জন্য আপনাদের মেইনলি এই স্ক্রিনশটটা ওপেন করলাম সেটা হচ্ছে একটু খেয়াল করুন এখানে ফলোয়ার আছে আমার ছয় হাজার একশো পঁয়ষট্টি জন ফলোয়ার এখানে গত চব্বিশ ঘন্টা আগে ছিল দেখি পরিবর্তনটা কি হলো এখানে গত চব্বিশ ঘন্টা পরে আপনি যদি একটু খেয়াল করেন সাত হাজার চারশো একত্রিশ জন এখানে ফলোয়ার কিন্তু বর্তমানে আছে অর্থাৎ ওয়ান থাউজেন্ড প্লাস ফলোয়ার আমার এখান থেকে কিন্তু যুক্ত হয়ে গেছে মানুষ কিন্তু দ্রুত যুক্ত হচ্ছে এই টুইটার হ্যান্ডেলে কারণ ইনভেস্টর আছে টেরা ক্লাসিকে টেরা ক্লাসিক একেবারে ড্যামেজ হয়ে যায়নি ইনভেস্টর এখানে ইনভেস্ট করছেন এবং দুটো জিনিস আপনারা খেয়াল করুন কি পয়েন্ট প্রথমত মার্কেটে একটা টোকেন আছে সেটাতে ইনভেস্টর আছেন ইনভেস্টর না থাকলে তাদের সোশ্যাল মিডিয়াতে ফলো বাড়ার কোনো যুক্তি নেই কারণ কেউ কেউ অযথা একটা টুইটার হ্যান্ডেল ফলো করে নিয়ে বসে থাকবে না নিশ্চয়ই তার পেছনে কারণ আছে তার এটাতে কিছু না কিছু স্বার্থের ব্যাপার আছে যে কারণে সেটা ফলো করেছে তা আর দ্বিতীয়ত হচ্ছে টেরা ক্লাসিককে কিন্তু নতুন করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে কোর টিম থেকে যে জন্যে আপনারা যদি ভেরিফাইড আইডিটাতে যান সেখানে দেখবেন যে টেরা ক্লাসিকের জন্য টেরা ক্লাসিক টুইটার হ্যান্ডেল টেরা ক্লাসিকের জন্য আলাদা টেলিগ্রাম চ্যানেল টেরা ক্লাসিকের জন্য আলাদা ডিসকোড আইডি এগুলা কিন্তু ক্রিয়েট করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে কোর টিমও নতুন করে কিন্তু টেরা ক্লাসিককে নিয়ে ভাবছে তাহলে দুটা দুইটা মেইন বিষয় প্রথমত কোর টিমকে ভাবতে হবে দ্বিতীয়ত ইনভেস্টর যুক্ত হতে হবে আমরা দেখলাম এই দুইটা বিষয় কিন্তু হচ্ছে তাহলে এই দুইটা বিষয় যখন হচ্ছে একটু জোরে সোরে যদি হয় বিশেষ করে কোর টিম যদি আরেকটু এগিয়ে যায় তাহলে কিন্তু লুনাকে লুনার প্রাইসকে আবারও খুব তাড়াতাড়ি আমরা পাম্পে দেখতে পাবো পাম্প করতে দেখতে পাবো এটা খুব বেশি সময় লাগবে না এবং আশা করছি যে খুব ভালো একটা প্রাইসে লোনা যেতে পারে আমি আমার নিজস্ব চিন্তাভাবনা আমার রিসার্চ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামত অবশ্যই জানতে চাইব আপনারা কমেন্ট করে জানাবেন সেই সাথে সাথে একটা করে লাইক ভিডিওতে অবশ্যই করে দিবেন এবং চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই ধরনের ভিডিওই আমি প্রতিনিয়ত নিয়ে আসি আপনাদের যদি এই ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে তো অবশ্যই ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন